আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ দোসরা মে দু বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কণাদত্ত কলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হয়ে গড়ে ওঠা বাংলাদেশের ডেল্টা প্লেন দু বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতার বৃদ্ধি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ দু সালে জাতিসংঘের এলসিডি মর্যাদা থেকে মসৃণ টেকসই উত্তরণের লাভের জন্য প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরের প্রিস্টন অডিটোরিয়ামে সোমবার অনুষ্ঠিত বিশ্বব্যাংক বাংলাদেশের অংশীদারিত্বে পঞ্চাশ বছর প্রতিফলন শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী কথা জানান রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন মিয়ানমারে তাদের নিরাপদ মর্যাদাপূর্ণ স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু আজও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি বিশ্বব্যাংকে মানবিক সহায়তা হিসেবে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য উনষাট কোটি ডলার অনুদান প্রদান করে ধন্যবাদ জানিয়েছেন তিনি সারা দেশে নাই কক্সবাজারের মহান মে দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে এ উপলক্ষে শ্রমিক রেলীয় সমাবেশ গতকাল বিকালে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা ও পৌর শাখা যৌথভাবে এর আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পরে পৌরসভা চত্বরে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক শাহ শাহেদ আলম রানা সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সদস্য সচিব ফয়সাল চৌধুরী সহ শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে দিবসের অংশ হিসেবে পেকুয়ায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা শাখার আহ্বায়ক এইচ এস নুরুল আফসার সভাপতিত্বে উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর সহ অন্যান্যরা বক্তব্য দেন টেকনাফ ও শিলখালী বন রেঞ্জে সৃজিত আটশো পঞ্চাশ হেক্টর সুফল বাগানে আগাছা পরিষ্কার করার কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে বাগান সময়ের পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনে সৃজিত বাগান আগাছা পরিষ্কারের কাজ শেষ হলে চারাগাছ দ্রুত দ্রুত বাড়বে এবং কয়েক বছরের মধ্যে পূর্ণাঙ্গ বাগানে পরিণত হবে বলে মনে করেছেন টেকনাফে কর্মরত সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান কক্সবাজার শহরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক ছুরিঘাত আঘাত হয়েছে সোমবার ভোরে শহরের পাহাড়তলী এলাকায় এই ঘটনাটি ঘটে ছিনতাইকারী ছুরিকাঘাত করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় পরে ওই ছিনতাইকারী দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করেন এক এনজিও কর্মীর মালামাল লুটের ঘটনায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারকৃতরা হলেন ইমাম হোসেন মিসবাউল হক মুন্না ও সুজা উদ্দিন ওরফে রুবেল পাটওয়ারি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি ভাগকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে চলবে দুপুর দুইটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতরা দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়